বৌদি বৌদি কি হয় বৌদি আমাদের কাছে মায়ের মতন হ্যালো তো so guys welcome to my channel আমি RJ Barman and you watching my channel is channel bad boy RJ Barman so guys আজকে আমরা খেলবো কেশব দেখে নিয়ে পরে আসো খেলবো তোমরা কি চেনো তাকে সো গাইস কেউ চেনো না বেঁচে থেকে লাভ নেই মরে যাও ছাবড়া ছাবড়ি নিব্বা নিব্বি দের অরিজিৎ সিং অরিজিৎ সিং কে উনি একজন লাইট পার্সেন লোক আরে আসল অরিজিৎ সিং তো আমাদের কেশব দা ভাই আমার বুকে গরম রক্ত আমি দাদার চরম ভক্ত oh, কেশব দে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ সো গাইজ দাদার একটা শখ আছে নিজের তো গান কোনো কিছু নেই অন্যের গান অন্যের ডায়লগ নিজে কপি করে চালাচ্ছে আর নিজের গান বলে চালিয়ে দিচ্ছে সো গাইজ পুরানো গান নতুন করে মোটিভেট করছে সো গাইজ দেখে নেবো সেই পুরানো গানগুলো কপি করে মোটিভেট করে নিজে গাইছেন আর নিজের গান বলে কীভাবে চালাচ্ছেন গানগুলো গাঁড় মেরে দিচ্ছে তাতে আমার বাল ছেঁড়া গেল গাইজ কেশব দেব বলছে বৌদি হয় মায়ের মতো কি বলছে দেখে নেবো বৌদি বৌদি কি হয় বৌদি আমাদের কাছে বৌদি খেলা কি বলতে চাইছে আরে কেশব দা নাচুন না তো কেশব দা একটু নাচুন না আমরা সবাই ভাইরা মিলে বলছি একটু অনুরোধ করছি একটু নাচুন একটু নাচুন আমরা তোমার চরম ভক্ত দাদা আমরা তোমার নাচ দেখার জন্য দাঁড়িয়ে আছি আমাদের অনুরোধে কেশব দা একটু নিচে দেখালো সবাই সবার গান ডায়লগ কপি করতে করতে এমন জায়গায় গেল শেষে বাংলা সেরা ইউটিউবার কেউ ছাড়লো ডায়লগটাকেও কপি করলো ও কি লাগছে সেটাকে গান তৈরি করে দিল সবাই গাইজ দাদার একটা ছোটোখাটো নেশা আছে শুকনো নেশা দেখুন সেই নেশার ঘরে দাদা কি বলছেন oh, বৌদি বৌদি কি হয় বৌদি আমাদের কাছে মায়ের মতন হ্যাঁ বৌদি মায়ের মতন হয় তাহলে পরেটা তুমি কি করলে দাদা চলো পালিয়ে যাবো আর তুমি আমি যাচ্ছি রাতে ও বৌদি আমি মন কাটা দেবো যদি আমার সাথে ও বৌদি আমি তোমার সো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল সো যদি কোনো ভুল টুতি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবে নিজের ছোট ভাইয়ের মতো করে সো গাইস আজকে আমার প্রথম দিন ছিল ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার